Surah An-Nas بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, the gracious, the merciful. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মানুষের অধিপতির মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে Say, I seek refuge in the Lord of mankind, the King of mankind, the God of mankind, from the evil of the sneaky whisperer who whispers into the hearts of people, from among jinn and among people.